ফেসবুকে কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করা যায় এটা হয়তো অনেকেই জানেন এবং ইনকামও করা যায় তো আপনাদেরকে আজকে আমি এটাই দেখাবো যে কী কী কন্টেন্ট বা কী কী নিশের উপর আপনারা কাজ করতে পারেন কম্পিউটার ফেসবুকে কী কী নিচের উপর কাজ করলে আপনারা কপিরাইট কম খাবেন এই ধরনের বিষয়গুলো তো এখানে দেখুন প্রথমে আমি একটা মুভি ক্লিপ লিখে সার্চ করছি এখানে ভিউ দেখুন যে একশো বিরানব্বইকে লাস্টে কিন্তু আমি আপনাদেরকে একটা পেজ দেখাবো যে পেজ আমি ওই পেজের ক্রিয়েটর স্টুডিও পর্যন্ত আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে কি করতেছে এবং কিভাবে কপিরাইট নিয়ে কাজ করে উনি তো লাস্টে কিন্তু একটা অবশ্যই সুন্দর একটা পেজ আমি আপনাদেরকে দেখাবো যেটা এখন পুরা মনিটাইজের জন্য অ্যাপ্লাই করার পর্যায়ে চলে গেছে জাস্ট এই কাজগুলো করে তো আপনারা কীভাবে করবেন সেটি এখন আপনাদেরকে দেখানোর পালা তো এখানে দেখুন যে মুভি নিয়ে আমি মুভি ক্লিপ নিয়ে সার্চ করছি তো অবশ্যই অবশ্যই কিন্তু ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন কারণ লাস্টে আপনাদেরকে পুরা বিস্তারিতভাবে ভালোভাবে বুঝিয়ে দেওয়া হবে এবং কিভাবে করবেন কিভাবে শুরু করবেন সব কিছু জানানো হবে তো প্রথমে আমি জাস্ট আপনাদেরকে নিউজগুলো দেখাচ্ছি কি কি নিউজ নিয়ে কাজ করলে আপনারা কম ওভরেট খাবেন তো দেখুন যে এখানে মুভি <coughs> ক্লিপ কিন্তু এগুলা হচ্ছে বাংলা নাটক টাটক থেকে কেটে সেটে অর্ধেক অর্ধেক করে দিছে তো এখানকার ভিউগুলো দেখুন একশো বিরানব্বই কে ভিউজ ছাব্বিশ কে ভিউজ ছেচল্লিশ K views five point four million views কাউকে কিডন্যাপ করার আগে সাবধান তো এই ধরনের করে মুভি ক্লিপটা দিয়ে দিছে কিন্তু মুভির নাম কোথাও দেয় না মুভির নাম দিলে কপিরাইট খায় তো এখানে দেখুন যে five point four million view হয়ে গেছে কিন্তু এগুলা তো এগুলো কিন্তু অফিসিয়াল কোনো পেজ না দেখেন তারপর এখানে হচ্ছে যে আপনার দুইশো কে ভিউ বারো কে ভিউ তেরো কে ভিউ চার কে তেরো কে বাহাত্তর কে তো দেখুন যে এখানে উনচল্লিশ কে পঁয়ত্রিশ মিলিয়ন ভিউস তো বন্ধুরা এগুলোর কিন্তু অনেক ভিউস আসছে আপনারা চাইলে মুভি ক্লিপ নিয়ে কিন্তু কাজ করতে পারেন তো এরপর আরও একটি কন্টেন্ট আছে যেটাতে মানে কপিরাইট কম আসে অলওয়েজ সেটা হচ্ছে যে এই যে W W E W W U কি মানুষ অনেক দেখে কিন্তু সাতানব্বই কে এগুলো তো হচ্ছে অরিজিনাল পেজ থেকে ছাড়া অন্য পেজ যেগুলোতে ব্লুটিক নেই সেই ধরনের পেজ থেকেও কিন্তু এখানে সারে তো আপনারা যদি এই দেখুন যে এখানে কিন্তু অনেক মিলিয়ন ভিউ হয় এগুলাতে ডাব্লিউডাব্লিউ e কিন্তু অনেকজনই দেখে তো এটা এটা আপনারা ভিডিওগুলো আনার জন্য জাস্ট আপনারা চলে যাবেন ইউটিউবে গিয়ে এখানে লিখতে হবে যে লেখার পর সার্চ করে দেবেন সার্চ করার পর এখানে আপনারা ফিল্টার লাগাবেন আচ্ছা এটাতে দু হাজার পনেরোর আগেরগুলো নেবেন সাত আট বছরের পুরাতনগুলা তো দেখুন যে এখানে কিন্তু অনেক দিন পুরাতনগুলো আসছে যেগুলো বেশি পুরাতন এগুলো নিলে আপনারা কপিরাইট খাওয়ার চান্স কম কিন্তু একটু এডিট করতে হয় এটা তো অবশ্যই জানেন কপিরাইট কাজ নিয়ে কাজ করতে গেলে এডিট করতে হয় এরপরেও আপনারা যদি আরও বাঁচতে চান তাহলে ক্রিয়েটিভ কমন্সটা লাগিয়ে নেবেন তো এখানে যেগুলো আছে এগুলো আপনারা মোটামুটি সেফ পুরাটাই সেফ বলতে পারেন এখন যদি কপিরাইট ক্লাইম এসে যায় সেটা হচ্ছে আপনার ভাগ্যের উপরে ডিপেন্ড করবে কারণ এটা এখন টোটালি সেফ একটা বিষয় তো এখান থেকে আপনারা নিয়ে এডিট করে লাগাইতে পারবেন তো এই ছিল মানে কীভাবে ডাব্লিউডাব্লিউ ই কন্টেন্ট নিয়ে কাজ করবেন এটি তো দুইটা নিউজ বললাম একটা হচ্ছে মুভি ক্লিপ একটা হচ্ছে ডাব্লিউডাব্লিউ ই আপনারা চাইলে সিরিয়াল নিয়ে করতে পারেন সিরিয়াল নিয়ে কিন্তু বেশি সমস্যা বা ঝামেলা না রিক্স বেশি হয় তো ওখানে না যাওয়াই বেস্ট এরপর দেখুন যে ফিশ এই ক্যাটাগরিটা একদম একদম কিন্তু একদম ফ্রেশ কোনো কপিরাইট আসার চান্স নেই দেখুন যে এগুলোতে ভিউ কীরকম সেটা দেখে আপনাকে এগারো ঘন্টায় ষাট কে দেখছেন এরপর দেখুন যে কালকে সার্চে দুই মিলিয়ন ভিউ হয়ে গেছে অলরেডি এগুলো কিন্তু অন্যজনের ভিডিও জাস্ট একটু এডিট করে ছাড়া হয়েছে জাস্ট এটুকুই দেখুন ছয় ঘন্টায় কে ভিউ তো বুঝতেই পারছেন যে এগুলোতে অনেক ভিউ আছে কিন্তু কম্পিটিশন অনেক কম তো আপনারা এই সেক্টরটা কিন্তু একদম সেফ মানে এই যে ফিশ নিয়ে যারা কাজ করতেছে তারা কিন্তু মানে কোভিরেট খায় না মানে কোভিরেট নাই বললেই চলে এখানে কোভিরেট দেয়ই না মনে করেন one point eight million view দেখতেই পাচ্ছেন এগুলো আপনাদের চোখের সামনে সব ওয়ান পয়েন্ট সিক্স মিলিয়ন একশো সত্তিরিশকে চারশোকে মানে এই সেক্টরটা অনেক বেস্ট একটা সেক্টর আপনারা চাইলে কিন্তু এই যে কপিরাইট যেটা হচ্ছে ফিশিং এটা নিয়ে কাজ করতে পারবেন তো এটা গেল একটা ক্যাটাগরি এরপর লাস্টে যেটা সেটা হচ্ছে যে আপনার গেমিং আপনারা চাইলে গেমিং নিয়ে কাজ করতে পারেন তো আপনাদেরকে একটা পেজ দেখাবো বলছিলাম তো দেখুন এটা একটা একটা page eight point three K follower কিন্তু অলরেডি হয়ে গেছে এবং এটার ভিডিওগুলো দেখুন এগুলো কিন্তু থ্রি ভিডিও তো ফ্রি ফায়ারের বলতে পারেন ইনি লাইভও করে মাঝে মধ্যে তো দেখুন এখানে দেখুন যে ইনার কিন্তু ভিডিও এগুলো ইনার না এগুলো হচ্ছে অন্য একটা ইউটিউব স্টুডিও থেকে মানে ইউটিউব থেকে নেওয়া তো এখানে উনি দেখুন যে দুই দিনে তিনশো আটকে ভিউ অলরেডি পেয়ে গেছে তারপর এখানে দেখুন যে থ্রি কে সিক্স কে তো এগুলো লাইভও আছে তো অনেকগুলো জন্য তারপর দেখুন চব্বিশ কে এটা হচ্ছে পনেরো কে দেখতে পাচ্ছেন তিনশো বাহাত্তর কে ভিউ তো বন্ধুরা এই পেজটার কিন্তু আমার কাছে কি একটু অ্যাক্সেস আছে আপনি আমি আপনাদেরকে এটা দেখাই দিব একটু করে তো এখানে দেখুন অ্যাবাউটে যাই পোস্টে দেখেন যে ভিডিও ক্রিয়েটর কিন্তু ইনি কিন্তু লেভেল আপে চলে গেছে অলরেডি তো ইনার মনিটাইজেশন খুব কাছাকাছি তো আমরা একটু ইয়েতে চলে যাব ক্রিয়েটর স্টুডিওতে তো বন্ধুরা দেখুন আমি কিন্তু ওই পেজটারই ক্রিয়েটর স্টুডিওতে চলে আসছি তো আপনাদেরকে দেখাই যে এটার কীরকম রিচ কীরকম কী দেখুন যে এখানে চলে যাচ্ছি যেখানে হচ্ছে আমরা সব কিছু দেখি তো দেখুন ফেসবুক পেজ রিচ হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন কিন্তু অলরেডি পার হয়ে গেছে রিচ বুঝতেই পারছেন কীরকম তারপর রয়েছে রেজাল্ট দেখতেই পাচ্ছেন এবং পারফরমেন্সে আমরা চলে যাই যদি ভিডিওর পারফরমেন্সে চলে যাই দেখুন যে এখানে কিন্তু ওনার নয়শো পঁচানব্বই কি মিনিট ভিউ হয়ে গেছে ছয়শো কে লাগে মনিটাইজ হওয়ার জন্য ওনার কিন্তু নয়শো নিরানব্বই হয়ে নয়শো পঁচানব্বই হয়ে গেছে অলরেডি মিনিট এটা কিন্তু কতদিনের মধ্যে সেটাও দেখতে পাচ্ছেন লাস্ট আঠাশ দিনের মধ্যে যদি আমরা দিস লাস্ট মান্থ অথবা দিস মান্থে দিয়ে ক্লিক করি তাহলে দেখুন যে তিনশো একানব্বইকে দিস মান্থে অ্যান্ড লাস্ট মান্থে ছয়শো পঁয়ত্রিশকে তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু লেটেস্ট লাট লাস্ট আঠাশ দিনে ইনি করছে নয়শো পঁচানব্বইকে তো এইটাই হচ্ছে মানে আপনাদেরকে দেখালাম এটা এগুলো কিন্তু ভিডিও অন্য জায়গা থেকে নিয়ে তো কলেজে এসে তারপর এখানে দেখুন যে এটা দুইশো কে মিনিট ভিউ হয়েছে এই ভিডিওটা জাস্ট এইটাই তো এখানে দেখুন আমরা আরও একটু বিস্তারিতভাবে দেখব এটাকে বাষট্টিকে এঙ্গেজমেন্ট কে minute view one minute view এবং থ্রি সেকেন্ড ভিউ হচ্ছে তিনশো বাহাত্তরকে এবং দেখুন যে ইউজার এখানে রিয়াকশনও অনেক এঙ্গেজমেন্ট বাষট্টিকে দেখতে পাচ্ছেন ঢাকা ডিভিশন ওয়েস্ট বেঙ্গল সিটাগং ডিভিশন থেকেও দেখা হয়েছে এগুলা তো বুঝতেই পারছেন এই ভিডিওটা কিন্তু ওনার নিজস্ব নয় অন্য একটা ভিডিও এরপর এখানে আরও কিছু কিছু আছে যেগুলো হচ্ছে মানে উনি লাইভটা জাস্ট ওনার এখানে যেগুলো লাইভ ভিডিও আছে এগুলো জাস্ট উনি করছে এরপর যেমন বাইশ কে ছয়ত্রিশ কে ছত্রিশ কে আঠাশ একশো বাইশ কে দুইশো পাঁচ কে দুইশো উনিশ কে দেখতেই পাচ্ছেন এগুলো কীরকম ভিউ হয় এখানে নয়শো পঁচানব্বই মানে এনার কিন্তু দেখুন যে মনিটাইজ সেকশনটাও আপনাকে একটু দেখাই দিই দেখুন যে কোনো সমস্যা নেই নো মনিটাইজেশন ভ্যালুয়েশন আর ইনি দেখুন যে স্টার্ট দিয়ে কিন্তু one dollar ten cent already কামিয়ে ফেলছে স্টারদের স্টারের মাধ্যমে কিন্তু এক ডলার দশ সেন্ট ইনি অলরেডি পেয়েও গেছে তো বুঝতেই পারছেন দেখুন স্টার ইনি পাইছে তো বন্ধুরা এই ছিল মানে এই পেজটার একটু দেখালাম আপনাকে এই পেজটা জাস্ট আর কিছু ফলোয়ার হইলেই মানে ইনি মনিটাইজেশন অলরেডি পেয়ে যাবে আর আপনাকে বললাম যে এগুলা ওনার ভিডিও না দেখুন আমি আপনাদের তারও প্রুফ দিই এখানে ঢোকার পর দেখুন যেখানে লেখা আছে red nine nine F F তো এখানে কিন্তু রেড নাইন নাইন এফ এর ভিডিও ওই যে red nine nine F F কিন্তু ইনের হচ্ছে এফ আর নাইন গেমিং তো বুঝতেই পারছেন বিষয়টা তো এইভাবে আপনারা কাজগুলো করতে পারেন আর ফিশ নিয়ে করলে দেখুন যে ইয়াস্টারদের টু মিলিয়ন ভিউ এগারো ঘন্টায় ষাটকে ছয় ঘন্টায় ষাটকে তো বুঝতে পারছেন ফিশ নিয়েও একটা বড় মার্কেট আছে আপনারা চাইলে ফিশ নিয়েও করতে পারেন এই যে দেখুন এগুলো কিন্তু কপিরাইট ওয়ার্ক একদম কপিরাইট কাজ ভিডিও কিন্তু এনার না তো আপনাদেরকে আজকে জাস্ট এটাই জানালাম যে আপনারা চাইলে এই যে যেগুলো আছে মুভি ক্লিপ ডাব্লিউডাব্লিউই তারপর হচ্ছে ফিশ তারপর গেমিং কন্টেন্ট নিয়ে লাইভ মানে কাজ শুরু করে দিতে পারেন আর দিন একটা করে পেজ বানাবেন কারণ আমি মানে তিরিশ দিন পুরাতন লাগে পেজ এগুলোর কাজ করতে গিয়ে যদি আপনার একটা পেজ সমস্যা হয়ে যায় অল মানে অনেকেই তো না প্রথমবার না বুঝে অনেক কিছু উল্টাপাল্টা করে ফেলবেন তো পেজে সমস্যা হতে পারে তো এজন্য আরও দুই তিনটা পেজ বানায় রাখবেন যাতে করে তিরিশ দিন পর মানে তিরিশ দিন পুরাতন হইতে হয় পেজ যাতে করে ভালোভাবে কাজ করা যায় পেজ বানিয়ে রাখবেন আমার পেজ বানানোর একটা ভিডিও আছে আমার চ্যানেলে তো সেটা দেখে আপনারা পেজ বানিয়ে রাখতে পারবেন এই যে দু নতুন নিয়ম ফেসবুক পেজ খুলুন নিজেই তো এটা দেখে বানিয়ে নেবেন আর এখানে আমি মুভি ক্লিপ দিয়ে কিভাবে ইনকাম করে সেগুলো বলছি তারপর এখানে একটা পেজের ওভারভিউ দিয়েছি সিরিয়াল নিয়ে সেটাও দেখতে পারেন সাত দিনে কিভাবে মনিটাইজ করা যায় সেই রিলেটেড আর যদি আপনারা এই রিলেটেড ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের এই যে হ্যাকিং ও টেকনোলজিস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই চ্যানেলে প্রত্যেক দিন এখন এই ধরনের ভিডিওগুলো আসবে দেখুন যেখানে লিখছে হাজার হাজার ফেসবুক হ্যাক করুন এটা হচ্ছে শেয়ার মানে আপনাদের শেয়ার সেট লাগবে শেয়ার সেট জন্য এই ট্রিকগুলো কাজে লাগে আর কি তো বুঝতে পারছেন মানে আপনারা অনেক কিছু জানতে পারবেন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার মাধ্যমে তো এখনও কি করছেন এখনও সাবস্ক্রাইব করেন নাই আরে ভাই আপনাদেরকে খিলাই দিলেও খাচ্ছেন না ভাই সাবস্ক্রাইব করে নেন আর ভিডিওটাকে একটু লাইক করলে আমরা একটু ভালো মানে ভালো লাগে আর কি আরও ভিডিও বানাইতে উৎসাহিত হই তো লাইকও করে দেবেন সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনারা তো ইনকাম করতে চান তাই না ফেসবুক থেকে তাও আমি ফ্রি কোর্সও করাবো আপনাদেরকে একটা কমিউনিটি বিল বিল্ড আপ করে দিব বলছিলাম মানে আপনারা এক জায়গায় হবেন সবাই যারা কাজগুলো করতে চান মানে আমরা ফ্রি কোর্স করাবো একটা সেটাও সেটাই ওরা অ্যানাউন্সমেন্ট হবে তো অবশ্যই অবশ্যই এটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এদিকে দেখুন ফেসবুক রিলেটেড আরও ভিডিও আসতেছে সেগুলো দেখতে পারেন এদিকে আসতেছে এক চ্যানেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য